হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমি পাই নিয়ে কিছু কথা বলার জন্য খুব ছোট্ট একটা ভিডিও তৈরি করব মেইনলি পাই নিয়ে বাংলাতে খুব কম ভিডিও দেখা যাচ্ছে ইউটিউবে কয়েকটা কমন প্রশ্ন যেটা সবার মনে আসছে পাই নিয়ে এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন ভিডিও খুব লম্বা না করার চেষ্টা করব তবে একটু সাথে থাকলে আশা করছি যে আপনাদের বেশ কয়েকটি প্রশ্নের সমাধান হয়ে যাবে তো প্রথমেই যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এখানে দেখুন পাই কবে লঞ্চ হবে কবে সি কমপ্লিট হবে এই ধরনের প্রশ্ন অনেক আছে এই নিয়ে অনেক ভিডিও আছে বেশিরভাগ হচ্ছে আপনার হিন্দিতে ভিডিও যেটা আমি দেখতে পেলাম ইউটিউবে আর কিছু ভিডিও আছে যেটা ইংলিশে তবে আমি বাংলায় একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি এখানে একটা অপশন কেওয়াইসি অ্যান্ড কিউএ যেটা আপনি পাই অ্যাপসটা ওপেন করলেই একেবারে ডিসপ্লের উপরে বাম পাশে দেখতে পাবেন সেটাতে ক্লিক করলে এখানে সমাধানগুলো পরিষ্কার দেওয়া আছে প্রথমে আমাদেরকে যে প্রশ্নটা খুব ঝামেলায় ফেলছে যে প্রশ্নটার উত্তর খুঁজে পাওয়া একটু কঠিন এই প্রশ্নটার উত্তর এখানে পাই টিম দিয়ে দিয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে আপনারা নিজেরাও চাইলে এটা পড়ে নিতে পারবেন তবে আমি আপনাদের সুবিধার্থে একটু বাংলা করে দেওয়ার চেষ্টা করছি প্রশ্নটা হচ্ছে will there be a mass K Y C আর will it continue to roll out in batches মানে কেওয়াইসি কি এখনই র্যান্ডামলি শুরু হয়ে গেছে কিনা এই ধরনের একটা প্রশ্ন এখানে বলা হয়েছে initially small batch and soon mass K Y C for the purpose of improving the system to scale for the mass K Y C হ্যাঁ, বলা হয়েছে এখানে খুব ছোট একটা ছোট কয়েক কিছু মানুষের জন্য কেওয়াইসি ওপেন করা হয়েছে আপনারা জানেন যে প্রথমে একশো মানুষের জন্য প্রত্যেক দেশে কেওয়াইসি ওপেন করা হয়েছিল আপনারা এটা হচ্ছে পাই ব্রাউজারের মধ্যে কেওয়াইসিতে যদি কিছুদিন আগে গিয়ে থাকেন কেওয়াইসিতে ক্লিক করে থাকেন সেখানে দেখেছেন আর এখন আপনারা পাই ব্রাউজারের মধ্যে গিয়ে তে ক্লিক করলে সেখানে দেখতে পারবেন কিছুদিন আগে পঞ্চাশ জনকে কেওয়াইসি করার একটা সুযোগ দিয়েছে এটাতে খুব বেশি আপসেট হওয়ার কিছু নেই যে আপনি সুযোগ পেলেন না কারণ এইগুলো তারা করছে শুধুমাত্র টেস্টের জন্য হ্যাঁ এখানে দেখুন তারা লিখে দিয়েছে যে এখান থেকে একটু পড়ি সবটুকু পড়ার প্রয়োজন নেই এখানে লেখা আছে extra caution and Interactions are applied to the development of the KYC app as it deals with an important process of the network and important data of pioneers. Once the improvements and scalability are completed, pioneers will be able to go to the KYC by app to submit their KYC documents. ব্যাপারটা হচ্ছে তারা তাদের অ্যাপস এর অর্থাৎ তাদের যে সিস্টেম সেই সিস্টেমের যোগ্যতা যাচাই করছে অল্প অল্প মানুষকে দিয়ে সেই সিস্টেম কতটা নিতে পারবে কতটা সামর্থ্য প্রত্যেকের kyc নেওয়ার এবং জাজমেন্ট করার জন্য তারা যখন মনে করবে যে তাদের সিস্টেমটা মোটামুটি স্টেবল তখন তারা সবার জন্য kyc ওপেন করে দিবে তবে কবে এই ধরনের কোনো ডেট নেই আপনারা ইউটিউব ইউটিউবে ঘাটলে অনেক ডেট হয়তো পাবেন এটা হচ্ছে সবই সম্ভাব্য ডেট তবে আশা করা যায় যেহেতু আপনারা ইতিমধ্যে দেখেছেন পায়ের মেইন নেট লঞ্চ হয়ে গেছে আশা করা যায় খুব তাড়াতাড়ি পায় লঞ্চ হয়ে যাবে এবং আপনারা এখান থেকে কেওয়াইসি কমপ্লিট করে আপনাদের অ্যাসেটগুলো উইথড্র করে নিতে পারবেন এবং বাইসেল করতে পারবেন এরপরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে will pioneers be notified when KYC is widely available মানে হচ্ছে যে কিউএস যখন শুরু হবে তখন আমরা জানবো কি করে হ্যাঁ এটা তারা এখানে প্রশ্নটা এভাবে দিয়েছে যে পায়োনিয়াররা কি নোটিফিকেশন পাবে কিনা এক কথায় তারা এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে ইয়েস হ্যাঁ এরপর আর কিছু জানার দরকার আছে বলে আমার মনে হয় না এমনিতে নোটিফিকেশন পেয়ে যাবেন তারপরে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ যদি জয়েন হয়ে থাকেন যেটা লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে সেখান থেকে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন কোনো চিন্তার কিছু নেই অনেকেই এটা নিয়ে নিয়ে কাজ করবে সেই সময় এবং তখন কেওয়াইসি আপনারা র্যান্ডমলি করে নিতে পারবেন এটাতে টেন্সড হওয়ার কিছু নেই এবং এটা নিয়ে খুব হাহিত্যেস করারও কিছু নেই এই ছাড়া পাইতে খুব নতুন কোনো আপডেট আমি দেখতে পাইনি আমার কাছে পাই সম্পর্কে কবে লঞ্চ হবে বা কত এটার প্রাইস হতে পারে সেটা নিয়ে কোনো ধারণা নেই তবে আশা করা যাচ্ছে যেহেতু কমিউনিটি বড় মানে একটা কয়েন তার প্রাইস কত হবে বা কত বেশি হবে সেইটা নির্ভর করে তার কত বড় কমিউনিটি হ্যাঁ তা পায়ের যা কমিউনিটি আপনারা জানেন ইতিমধ্যে টোয়েন্টি ফাইভ প্লাস মিলিয়ন সেই অনুযায়ী তার প্রাইস অনেক বেশি হওয়া কথা এবং আশাও করতেছি আমরা সবাই যারা আমরা পাইকে পাই মাইনিং করছি এতদিন ধরে হোল্ড করতেছি তারা সবাই আশা করতেছি যে পাই অনেক বড় একটা জায়গায় হয়তো যাবে অনেক বড় প্রফিট আমাদেরকে দিয়ে দিতে পারে তবে সেটা নির্ভর করবে আমার মনে হয় যে প্রথম দিকে খুব একটা ভালো ফলাফল আমরা পাবো না আমরা ভালো ফলাফল তখনই পাবো যখন আমরা এটাকে ফোল্ড করতে পারবো পরের জন্যে এইখানে হচ্ছে আমি টুইটার অ্যাকাউন্টটা ওপেন করেছি পায়ের যেখানে আপনার খুব সম্প্রতি কোনো আপডেট নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট একটা আপডেট যেটা হচ্ছে সেভেন্টিন ডিসেম্বর টু হ্যাঁ এটাই হচ্ছে তাদের লাস্ট আপডেট যেখানে লেখা আছে মাইনেট ইজ অলমোস্ট হেয়ার মানে মাইনেটটা যখন লঞ্চ হলো তখন তারা এই ইয়েটা দিয়েছে এই টুইটটা করেছে এটাকে আপনারা চাইলে লাইক রিটুইট করে দিতে পারেন আমি করে দিচ্ছি এইটাই এখন পর্যন্ত আপডেট প্রাইস কত হতে পারে কবে লঞ্চ হতে পারে এটা নিয়ে এখনই টেনশন করার কিছু নেই মাইনিং করতে থাকুন এবং যারা মাইনিং এখনও করেননি শুরু করেননি তারা তাদের হাতে এখনও কয়েকদিন সময় আছে আপনারা কিছু কয়েন জমা করতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা পাই অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং পাই মাইনিং শুরু করবেন এবং আমি চেষ্টা করব প্রত্যেক দিন আমার নিজস্ব রিচার্জ থেকে কিছু কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্যে যেটা রিয়েল হবে আমার কাছে মনে হবে আমি শুধু সেটাই বলবো আমি শুধু শুধু একটা মানে আহামরি তথ্য দিয়ে আমার ভিজিটার বাড়ানোর জন্য কাজ করছি না চেষ্টা করছি সঠিকটা দেওয়ার কারণ সঠিকটা দিয়ে আমি মনে করি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে আমার সঠিক তথ্য দেওয়ার কারণে তারা দীর্ঘমেয়াদী থাকবে আমার সাথে এবং তারা আমার ইন্সপিরেশন হবে দীর্ঘমেয়াদের জন্যে হ্যাঁ এই জন্যে আমি কোনো উল্টাপাল্টা তথ্য দিয়ে খুব একটা মন মাতানো তথ্য দিয়ে যেটা আর সেই রকম তথ্য দিয়ে কাজ করতে চাই না সেরকম কোনো তথ্য দিয়ে আপনাদেরকে আকর্ষিত করে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউয়ার বাড়াতে চাই না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন একটা ভিডিও বানাতে এডিট করতে বেশ কষ্ট করতে হয় এই জন্য আপনারা লাইক করলে অনুপ্রেরণা অনুপ্রেরণা পাবো সাথে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে